পুলিশ কমিশনার হেডকোয়ার্টার স্যার জনাব তলয় সিসিম স্যার এবং অতিরিক্ত police commissioner crime and ops জনাব Enamul Haque sir DC north sir এবং এডিসি স্যার থানার সকল অফিসারবৃন্দ ট্রাফিক ডিভিশনের টিআই সহ সার্জেন্ট যারা আড়াই সাহেব রাখেন এবং সমাজের জন্য ভয়ঙ্কর একজন ব্যক্তি সঠিক নিয়মে তরিকে মতো এবং আমাদের সাথে উপস্থিত আজকে বরিশাল মেট্রোপলিটন আমরা যে করোনা পরিস্থিতি আমরা প্রতিদিনই লক্ষ্য করছি যে অধিক হারে করোনা সংক্রমণ বাড়ছে যেটি আশঙ্কাজনক উদ্বেগের এরকম পরিস্থিতি আমি মনে করি যে আমাদের পিছিয়ে পড়ার আর কোনো সুযোগ নাই আমি বলবো যে এক ধরনের দেয়ালে পিঠ থেকে গেছে কঠোর এবং কঠিন লকডাউন এবং স্বাস্থ্যবিধি পালন মাস্ক পরার মাধ্যমেই এবং অন্যান্য স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমে আমাদেরকে করোনার কে আমাদেরকে পরাভূত করে আমাদের জাতীয় জীবনে আমাদের জীবিকা এবং অর্থনীতি আমাদের জীবন এবং স্বাস্থ্য সুরক্ষাকে এগিয়ে নিতে হবে এটি আজকের বার্তা এবং কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে খাবারের দোকান অনলাইন অথবা পার্সেল আকারে করতে পারবে